বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমার হোমিও ট্রিটমেন্ট চ্যানেলে আজকে আপনাদের হস্তমৈতনে যারা শিকার হয়েছেন শিকারত্ব আছেন তাদের করণীয় এবং কি কি করতে করবেন এবং কিভাবে সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে আলোচনা হস্তমৈথন খুব বেশি করলে এবং সেই অনুপাতে শরীরের যত্ন না নিলে শারীরিক মানসিকভাবে ক্লান্তি আসতে পারে প্রথমে মনে রাখতে হবে হস্তমৈথন বা এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা করে ফেলে কোনো প্রকার অনুশোচনা বা পাপ বা অপরাধ হলে ব্যাপারটা সবসময় মাথার মধ্যে ঘুরবে এবং এ থেকে মুক্তি পেতে আবার এটা থেকে মুক্তি এতে আবার এটা করে শরীর অবসর করে ফেলতে ইচ্ছে হবে মনে রাখবেন আপনি মানুষ আর মানুষ মাত্রই ভুল করে এটা করে ফেলার পর যদি মনে করেন ভুল হয়ে গেছে তো সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিনি ক্ষমাশীল নিজেকে শাস্তি দেবেন না বরং দৃঢ় প্রতিজ্ঞ হন যাতে ভবিষ্যৎ মন শক্ত রাখতে পারেন এটি ছাড়ার জন্য যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাতি ধাবিত করে সেগুলো ছুঁড়ে ফেলুন সেগুলো থেকে দূরে থাকুন যদি মাত্রাতিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পোর্ন মুভি বা চৌটি কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন পুড়িয়ে বা ছিঁড়ে ফেলুন হার্ড ড্রাইভ বা মেমোরি থেকে এক্ষুনি ডিলিট করে করে দিন ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারের প্যান্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাকাউন্ট অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন কোনো সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন যারা একা একা সময় বেশি কাটায় যাদের বন্ধুবান্ধব কম দেখা গেছে তারাই ঘন ঘন হস্তমৈথুন বেশি করে একা একা না থেকে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান একা একা টিভি না দেখে বন্ধুদের সাথে কিছু করুন বন্ধুবান্ধব না থাকলে ঘরে বসে না থেকে পাবলিক প্লেসে বেশি সময় কাটান বসে না থাক থেকে সময়টা কাজে লাগান জীবনকে সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে ভরিয়ে তুলুন সবসময় নতুন কিছু করার দিকে ঝুঁক থাকলে হস্তমৈথুনের ব্যাপারটা মাথা থেকে দূর হয়ে যাবে এই সাথে আরও সব বাজে জিনিসগুলো জীবন থেকে হারিয়ে যাবে নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে পারবেন বেঁচে থাকার নতুন মানে খুঁজে পাবেন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খাবেন ফলমূল শাকসবজি বেশি খাবেন নতুন কোনো শখ বা হবি নিয়ে মেতে উঠুন বাগান করতে পারেন নিজের রান্না নিয়ে নিজে করতে পারেন আরও কত কিছু আছে করার আপনি যা করতে বেশি পছন্দ করেন সেটাই করবেন ধৈর্য ধরতে হবে একদিনের একটা নেশা থেকে মুক্ত পাবেন এমন মনে হবে না একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা যায় মাঝে মাঝে ভুল হয়ে যাবে তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না ভুল থেকে শিক্ষা নিয়ে আবার আগতে হবে ভালো কাজ করলে নিজেকে নিজে নিজে পুরস্কৃত করবেন ভালো কোনো জায়গাতে ঘুরতে যাবেন ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবেন নিজেকে ছোট ছোট গিফট কিনে দেবেন এবং সেগুলো চোখের সামনে রাখবেন এবং মনে করবেন যে অমুক ভালো কাজের জন্য এই জিনিসটা পেয়েছিলেন ঘুমে সমস্যা হলে তখন সুগার ফ্রি মিন্টস বা ক্যান্ডি চিপাতে পারেন হালকা কিছু খেলেও তখন উপকার হয় তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন কম্পিউটারে পর্ন ব্লকিং সফটওয়্যার ইনস্টল করে নিন আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যাতে পরে ভুল যান অথবা কোনো বন্ধুকে নিয়ে পাসওয়ার্ড দিন নিজে মনে রাখবেন না কম্পিউটারের পণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কি করছেন এতে পণ সাইডে ঢোকার ইচ্ছে কমে যাবে যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পণ্য পণ্য মুভি বা চোরটি নিয়ে বেশি আলোচনা করে তাদেরকে এড়িয়ে চলুন তাদের দিকে যাবেন না যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না বাইরে বের হয়ে জুড়ে জুড়ে হাঁটুন বা জগিং করুন সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বেন না কিছু করার না থাকলে টিভি দেখুন বা বই পড়ুন ভিডিও গেম খেলতে পারেন এটাও হস্তমৈথুনের কথা বলে দিবে সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না ছোট ছোট টার্গেট সেট করুন ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমৈথুন করবেন না দুই দিন করে করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন যখন তখন বিছানায় যাবেন না কথাই বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন বাথরুম শাওয়ার নেওয়ার সময় হস্তমৈতনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন যে কোনো উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন বাড়িতে বা রুমে কখনো একা থাকবেন না কোনো দিন করেন নাই এমন নতুন কিছু করার চেষ্টা করুন আশা করি এসব উপকরণ করলে আপনি হস্তমৈথুন থেকে হস্তমৈথুন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শরীর সুস্থ থাকবে এবং সুস্থতা কামনা করছি আপনার জন্য আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও বা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ হাফেজ ভালো থাকুন আমার ভিডিও যদি আপনার উপকারে আসে বা আপনি যদি ভিডিওটা দেখে ভালো কিছু করতে পারেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং কলিং বেলে টিপ দিয়ে আমার সকল আপডেট পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ হোমিও ট্রিটমেন্ট